날 রচি আয়না বিধির বর্জিত গাই গায়া গম তুই গড়ত বুকু জুড়ে নি এলে তুই গড়ত বুকু জুড়ে নি সানোর আজিমতি লই আদত সুগর সাবি লই সানোর আজিমতি লই আদত সুগর সাবি লই এলে তুই গড়ত বুকু জুড়ে নি এলে তুই গড়ত বুকু জুড়ে নি হলি অলি অলি অলি অলি অলি এলে তুই গড়